আমরা শুনছিলাম বিএনপি মেয়র প্রার্থীর বক্তব্য অন্য মেয়ররাও কিছুক্ষণের মধ্যে ভোট দিবেন এবং আমরা জানি হোসেন মোহাম্মদ এরশাদ আছেন এখানে তিনিও ভোট দিতে যাবেন আমরা তার খবরও জানতে চাই আমাদের সহকর্মীরা আছেন নানা জায়গায় তার মাধ্যমে নিশ্চয়ই আমরা খবর পাবো এবং আমরা নাজমুনি তো আছি একই সাথে আমাদের সহকর্মী নয়নাদিত শাহ বাইজিদ আহমেদ আছেন আপনাদের সাথে সকল খবর তুলে ধরার জন্য আমরা আবারও অন্য সব খবর জানার জন্য চলে যাচ্ছি সহকর্মী নীলফা জাহাদ্দিথির কাছে ধন্যবাদ নাজরিন মুন্নি আপনি যেমনটি বলছিলেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের কিন্তু ভোট সকাল আটটা থেকেই শুরু হয়েছে এবং ভোট চলছে বেলা চারটা পর্যন্ত চলবে এবং এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থী ও বিএনপি প্রার্থী ভোট দিয়েছেন এবং আপনার মাধ্যমে আমরা বিএনপি প্রার্থীর বক্তব্যও শুনেছি তিনি বলেছেন এখন পর্যন্ত পরিস্থিতি তার কাছে সুষ্ঠু মনে হয়েছে নির্বাচনের পরিবেশ নির্বাচনের সব খবর সারা দিন জুড়ে একাত্তরে থাকবে জানাবো দেশযোগের অন্যান্য খবরও তবে তার আগে দর্শক একটা বিরতি নিয়ে ফিরতে চাই আপনারা আপনার সাথেই থাকবেন ফিরছি কিছুক্ষণ পর